রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের মাঝে ইউক্রেনে হামলা জোরদার করার দাবি করেছে মস্কো শুক্রবার দোনেস অঞ্চলে দুশো বিশ জন ইউক্রেনীয় সেনা নিহতের কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি শতাধিক বিদেশি অত্যাধুনিক অস্ত্র দুটি যুদ্ধ বিমান উনিশটি ড্রোন এবং চল্লিশটির বেশি রকেট সিস্টেম ধ্বংস করেছে তারা এছাড়া জাপরিঝিয়া অঞ্চলেও ইউক্রেনীয় সেনাদের ঘাঁটিতে বিমান হামলা চালানোর দাবি মস্কো তবে রাশিয়ার এই দাবি অস্বীকার করেছে ইউক্রেন বলছে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা প্রতিরোধের মুখে ভেঙে পড়েছে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে দখলকৃত দোনেস্কের আরও একটি এলাকা পুনরুদ্ধারের দাবি করেছে কিয়েফ শিগগিরই সব এলাকা দখলমুক্ত করার প্রত্যাশাও তাদের